হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটি অনেক স্পেশাল একটা ভিডিও আমার কোরবানিটা কেমন কাটলো তা নিয়ে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম অনেক আগেই গরু ফালানো শেষ আমাদের গরু কাটাও শেষ আমরা এখন বিকালে বের হব তাই রেডি হলাম এই তো আমার ছোট মেয়ে আমরা একটু ছবি তুললাম তো আমরা এখন রওনা হয়ে পড়েছি যাবো আজকে ফুড কোম্পানিতে খেতে আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল সানসেটটা দেখতে অনেক ভালো লাগছিল এই তো আমরা এসে পড়েছি দ্য ফুড কোম্পানি গাজীপুরে চলুন ভিতরে যাওয়া যাক রেস্টুরেন্টটার ভিতরে অনেক সুন্দর ছিল এরই মধ্যে আমরা খাবারও অর্ডার দিয়ে ফেলেছিলাম এবং আমাদের খাবার চলে এসেছে আমরা ওদের বিফ বার্গার এবং উইংস ট্রাই করলাম অনেক ভালোই লেগেছে চলুন আপনাদেরকে রেস্টুরেন্টটা ঘুরে দেখানো যাক আমার অনেক আইসক্রিম খাওয়ার ইচ্ছে হচ্ছিল তাই ওদের থেকে বাটার স্কচ আইসক্রিমটা আমরা ট্রাই করি এখন আমরা চলে যাচ্ছি তারপর আমাদের প্ল্যান ছিল রথে যাওয়ার এখন আমরা রথে যাব এবং আপনাদেরকে দেখাবো রথে আজকে কি অবস্থা অলরেডি আফরামণি এবং আফরামণির দাদা দাদি তারা রথে ছিল আমরা এখন রথে যাচ্ছি রথে এসে দেখি প্রচুর মানুষের ভিড় ছিল ঠিকভাবে হাঁটাই যাচ্ছিল না এই তো আফরামণি এবং আফরামণির দিদামণি মেলায় অনেক মানুষ থাকার কারণে অনেক বেশি গরম লাগছিল তাই আমরা বেশি দেরি করিনি তারপর আমরা মেলা থেকে কিছু জিনিস কিনেছিলাম মোটামুটি আমাদের জিনিস কেনা শেষ এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ